হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ ইয়ার লুকন ব্যাক টু মাই অ্যানাদার শ্যাটা শ্যাট শ্যাট টাইটেল থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন আজকে আমরা কাকে নিয়ে খেলাধুলা করব দোস্ত বল তো কারা গভীর রাতে কাঁদে কেন ছেলেরা তুই বেশি জানোস জানি না মানে জানি তো কারণ আমাদের খুশি আপার লেটেস্ট ভার্সন বের হয়েছে সেটা হলো ফিমেল ভার্সন না সেটা হলো সেটা হলো সেটা হলো সেটা মেল ভার্সন যাকে বলে ছেলে ভার্সন

তাই আপনার কাছ থেকে শিখে নিলাম ভাই চলুন আমরা ভিডিওটা একটু আগাই তুমি মেয়েদের ভালোবাসার কথা বলতেছো আমি তো আমার মাকেও নিঃস্বার্থভাবে ভালোবাসতে দেখছি মার ভালোবাসায় কখনো এত বড় কোনো স্বার্থ থাকে না মার ভালোবাসা এক কেজি দুই কেজি করে মাপা যায় না মার ভালোবাসা এই জায়গায় থাকে কারণ মার ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা ভাই যখন ভালোবাসা সবকিছু ত্যাগ করার তখন নিঃসন্দেহে মেয়েরা এসে যাক ভালোই হইলো কারণ মেয়েরা এমনিতেই বিয়ের পরে শ্বশুর বাড়ি চলে যেতে হয় আর আপনি যে খুশি আবারে ভাঙ্গায় খাইতেছেন সেটা পাবলিক বুঝতেছে কারণ এই আবালগিরি আর কতদিন বলতো কারা সবটা দিয়ে ভালোবাসার পরেও প্রিয় মানুষটাকে হারায় কেন মেয়েরা যেমন সব মেয়েরা এক না সব ছেলেরাও এক না এখানে কম্পেয়ার করার কিছুই নেই কারণ দুনিয়াতে কেউ ভালো কেউ খারাপ এটা নিয়ে দুনিয়া আরে খুশি আপা না ডাকতে চলে পড়ছেন আসলে আপনারা ডাকি নাই কিন্তু আমি যাই হোক আইসেন একটু কিছু কথা শুনি আপু তোমার পিছনে একটা ছেলে ঘুরলে তুমি তাকে পাত্তা না দিয়ে নিজেকে মহারানী ভাবো একটা কথা জানো তো সস্তা জিনিসের আমদানি একটু বেশি হয় তাই তো দেখলাম যে আপনার দেখা দিয়ে আর একটা কপি তৈরি হয়ে গেছে কারণ সস্তা জিনিসের আমদানি একটু বেশি